আসসালামু আলাইকুম আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দুই দিনের সফরে আজ শুক্রবার কক্সবাজার আসছেন মন্ত্রী আজ বিকেল সাড়ে পাঁচটায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে কক্সবাজার পৌঁছার কথা রয়েছে এরপর তিনি সন্ধ্যায় রামু বঙ্গবন্ধু উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগামীকাল শনিবার সকালে মন্ত্রী সড়ক পথে চট্টগ্রাম রওনা হবেন চট্টগ্রামে তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন গতকাল বৃহস্পতিবার মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আরিফ নাজমুল হাসান স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে জাতীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন একাত্তরের পরাজিত শত্রু ও তাদের অনুসারীরা আজ ও আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশের উন্নয়নে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে এই অপশক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে গতকাল রামতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ইতিহাস মুক্তিযুদ্ধ বাংলাদেশ উপস্থাপন ও বাংলাদেশের বিজয়ের একান্ন বছর উপলক্ষে আয়োজিত রামুখিজারি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু উৎসবের পঞ্চম দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান আব্দুল গনি শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বঙ্গবন্ধু উৎসবের সমন্বয়ক সাইমন সরোয়ার কমল এমপি আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল ও কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল রহমান রেজা এ সময় সময় রামু উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে দুই লাখ পাঁচ হাজার একশো বিশ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক কারবারিকে আটক করেছে টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ ইফতেখার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আলুর গোলা নামক এলাকায় লবণের মাঠে অভিযান পরিচালনাকালে মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা চারটি প্লাস্টিকের প্যাকেট ফেলে পালিয়ে যায় পরে প্যাকেট থেকে দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় অপরদিকে একই ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিউপি ফাঁড়ির টহল দল চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশিকালে দুই হাজার দুইশত বিশ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে আটক জানে আলম চব্বিশ নম্বর লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা অপরদিকে সন্ধ্যায় হোয়াইকং চেকপোস্টে ঢাকাগামী একটি বাস তল্লাশি চালিয়ে মালিকবিহীন দুই হাজার নয়শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এ সময় অভিযান চালিয়ে জব্দকৃত ইয়াবা ও আটক মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে উখিয়া উপজেলার রত্নপালং ইউনিয়নের ঝাউতলা খন্দকারপাড়া সড়কের কার্পেটিং কাজ সমাপ্ত হয়েছে চলতি অর্থ বছরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির অর্থায়নে ২৬ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রকল্পটি বাস্তবায়ন করেছে প্রকল্পের মধ্যে রয়েছে সড়কের কার্পেটিং ব্রিজ নির্মাণ ও গার্ডওয়াল সংস্কার উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান জানান চার কিলোমিটার সড়কের কার্পেটিং কাজ শেষ হওয়ায় এলাকার পঁয়ত্রিশ হাজার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হয়েছে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর জলদাসপাড়া মাদ্রাসাপাড়া সড়ক পাকাকরণ কাজ পুরো দমে এগিয়ে চলছে স্থানীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে আটষট্টি লাখ টাকা বেয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে ইতোমধ্যে প্রকল্পের ত্রিশ শতাংশ কাজ শেষ হয়েছে বাকি কাজ আগামী এপ্রিল মাসে শেষ হবে বলে আশা করা যাচ্ছে সড়কটির নির্মাণ কাজ শেষ হলে এলাকার প্রায় পঁচিশ হাজার অধিবাসীর চলাচল ও মালামাল পরিবহন সুবিধা বৃদ্ধি পাবে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার সেই সাথে অস্থায়ীভাবে সহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা উনত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নটা সাঁত্রিশ মিনিটে চলবে বিকেল তিনটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে বিকেল তিনটা বিয়াল্লিশ মিনিটে চলবে রাত নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত নটা চুয়ান্ন মিনিটে চলবে ভোর চারটা তেত্রিশ মিনিট পর্যন্ত পরবর্তী জোয়ার শুরু হবে ভোর চারটা তেত্রিশ মিনিটে চলবে সকাল দশটা সাত মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা